সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা গতকালকে মেবি আমরা একটা বোর্ড করছিলাম যে কারা কোন বিষয়ে শিখতে আগ্রহী আমরা এখানে বোর্ডটা যদি দেখি এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল তো আমরা একটু দেখি আমরা কমিউনিটিটা দেখি আমরা এখানে বোর্ড করছিলাম আপনারা কোন বিষয়ে শিখতে আগ্রহী তো এখানে আমি তিনটা জিনিস আঁকছিলাম যেমন গুগল গুগল মার্সেন্ট সেন্টার অথবা Shopify merchant centre fixed okay এটা হলো শপিফাই মার্সেন্ট সেন্টার ফিক্সড আরেকটা হচ্ছে হলো মাইক্রোসফট এক্সেল এবং গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাড ক্যাম্পেইন তো এখানে তিনটার ভিতরে সবচাইতে বোর্ড বেশি পড়ছে হচ্ছে গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের দেখা যাচ্ছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত এটার ভিতরে ছাপ্পান্ন বোর্ড ছাপ্পান্ন পার্সেন্ট হয়েছে এবং মাইক্রোসফটে সাঁত্রিশ পার্সেন্ট এবং গুগল মার্সেন্ট সেন্টারের পড়ছে হলো সাত পার্সেন্ট তার মানে আগ্রহ হচ্ছে মূলত গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাড ক্যাম্পেনের উপরে মানুষ বেশি আগ্রহ দেখাচ্ছে তো আমরা গুগল গুগল অ্যাড এবং ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ভিতরে আমরা কী কী শিখতে পারি সেটাই আজকে আপনাদেরকে মার্কেট প্লেসটা রিসার্চ করে দেখাবো এবং আমরা নেক্সট ক্লাস থেকে আমরা দেখাবো এটা কিভাবে আপনারা শিখতে পারেন তো আমরা যদি অ্যান্ড কম মোডে চলে যাই যেহেতু আমাদের ফাইবার অ্যাকাউন্ট লগ করা আছে সেই জন্য আমি ফাইবার অ্যাকাউন্টটা দেখাতে যাচ্ছি না সেই জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে ফাইবার ডট কমের চলে যাচ্ছি অ্যান্ড কম মোড দিয়ে যাতে আমাদের মানে অ্যাকাউন্টটা না দেখা যায় সেই জন্য তো আমরা এখানে চলে আসি এখানে আপনি ফাইবার মার্কেট প্লেসটা মোটামুটি সবাই চিনেন এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে আদার্স অনেক ভালো ভালো ডিজিটাল এটা হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিংয়ের একটা ক্যাটাগরি তো এখানে দেখেন এই কটাই হচ্ছে টপ রিলেটেড ক্যাটাগরি এর ভিতরে হাজার হাজার সার্ভিস অ্যাভেলেবল আছে তো আমরা যদি ডিজিটাল মার্কেটিংয়ে যাই ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কি কি আছে সব এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন তো দেখেন video marketing content marketing music promotion social media marketing SEO আরও কিন্তু অ্যাভেলেবল আছে অনেক কিছু e commerce e commerce marketing email marketing আপনি কিন্তু শেষ করতে পারবেন না ওকে তো আমাদের এত কিছু দরকার নেই আমরা যেহেতু গুগল অ্যাড এবং মূলত ফেসবুক অ্যাড ক্যাম্পেন বা আমরা ফেসবুকের ভিতরে যদি যাই ফেসবুকের ভিতরে অনেকগুলো পার্ট থাকে যেমন হচ্ছে আপনি ফেসবুকের ভিতরে কি ধরনের অ্যাড রান করবেন হয় ই কমার্স অ্যাড রান করবেন না শপিং অ্যাড রান করবেন নাকি আপনার গুগল সরি ফেসবুক অনলি শুধু ফেসবুকের যারা বিজনেস করে তাদের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করবেন আমরা যদি এখানে লিখি Facebook ad campaign ads campaign আমরা যদি এটা লেখা সার্চ করি তাহলে দেখেন এখানে মূলত তেত্রিশ হাজার সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে কিন্তু এই সার্ভিসটার চাহিদা অনেকটাই বেশি দেন এখানে যারা আসছে তারা খুব খুব তাড়াতাড়ি সাকসেস হয় কারণ হচ্ছে এই অ্যাডগুলো খুবই ভালো চলে আর এটা ডিমান্ডেবল কাজ এটা খুবই টেকনিক্যাল কাজ বলে এটা আপনি মনে করেন দশ মিনিট কাজ করে মোটামুটি চল্লিশ ডলার ইনকাম করে ফেলতে পারবেন দশ পনেরো মিনিট যদি আপনি রিসার্চ করেন আমরা সবগুলো টুলসের ব্যবহারই দেখাবো যাতে আপনারা খুব সহজে মার্কেটটা রিসার্চ করতে পারেন অথবা অ্যাডিয়েন্সগুলো রিসার্চ করতে পারেন যাতে এই কাজগুলো খুব সহজে করে ফেলতে পারেন তো এখানে দেখেন তিনি তিনি কি করবে I will run profitable Facebook ad campaign and Instagram ad campaign তিনি কি করবে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করবে সাথে ইনস্টাগ্রামে আমরা জানি ইনস্টাগ্রামের আলাদাভাবে অ্যাড আছে কিন্তু তারা ওইভাবে করে না তারা মূলত এইভাবেই ফেসবুকের মাধ্যমে কানেক্ট করে দুই জায়গায় প্রচার করে ওইটা বলে দেয় যে এটা ইনস্টাগ্রামে ঠিক আছে তো এইভাবে তিনি কিন্তু ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন রান করতেছে এটা যদি তিন দিন ম্যানেজমেন্ট করে দেন এই অ্যাডটা করবে কি সেট করবে ম্যানেজ করবে এবং তিন দিন ম্যানেজ করবে এর বিনিময়ে তিনি চল্লিশ ডলার নিতেছে যদি আপনি তিন দিনে চল্লিশ ডলার ধরেন তাহলে অ্যাভারেজ যদি আমরা যদি চল্লিশ ডলারে আমরা ছত্রিশশো টাকাও ধরি তারপরে দেখেন মোটামুটি এখানে বারোশো টাকা ডেলি ইনকাম হচ্ছে এখানে যদি কন্টিনিউ কাজ পায় তাহলে কিন্তু তিনি কাজ শেষ করতে পারবেন এখানে শুধু বেসিক প্যাকেজ না এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে নব্বই ডলার এটার হচ্ছে চার দিনের প্যাকেজ এবং ছয় দিন ম্যানেজমেন্ট ডেলিভারি দিবে চার দিনে এখানে সেট করে দেবে হচ্ছে এটা প্রাইসিংটা একটু ভুল লেখছে maybe campaign set up six day manage এখানে ডেলিভারি দিবে যদি চার দিনে হয় তাহলে ছয় দিনে ম্যানেজমেন্ট করবে কেমনে এটা অবাস্তব তাই না তো এটা একটু সার্ভিসটা ভুল লেখছে যেই লেখছে আর এটা হচ্ছে এটাও সেম তারপরে দেখেন কাজ পাচ্ছে কিন্তু তো এখানে দেখাই দেখি লাস্ট কবে কাজ করছে মোস্ট রিসেন্টলি তিনি কাজ করতেছে একদিন আগে কাজ করছে একদিন আগে একদিন আগে একদিন দুই দিন আগে পাঁচ দিন আগে দেখেন প্রতিদিন কিন্তু কাজ পাইতেছে আর এখানে যদি আপনি একটা অ্যাকাউন্ট বিল্ড আপ করতে পারেন তাহলে কিন্তু আপনার লাখটা পুরো চেঞ্জ হয়ে যাবে তো এবার যদি আমরা তার অ্যাকাউন্টটা দেখি যে তিনি কি কি সার্ভিস দেয় আমি তার অ্যাকাউন্টটা ওপেন করি এখানে লেখা আছে I I am expert in digital marketing and Shopify specialist তো অ্যাকাউন্টটা দেখি দেখেন ও টোটালি দুইটা দুইটা সার্ভিসই দিতেছে একটা হচ্ছে কি Facebook profitable Facebook ad campaign এবং শপটিফাই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এটা এই দুইটা অ্যাড ক্যাম্পেনই দেখাইতেছে কিন্তু তিনি তার গিকটা র্যাঙ্ক করছে মূলত ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ভিতরে আপনি অনেকগুলো ক্যাটাগরি কাজ পাবেন যেমন lead generation ad campaign run করতে পারবেন page like ad campaign run করতে পারেন দেখি এগুলো আছে কি না Facebook page like ad campaign page like দেখি পাওয়া যায় কি না লাইক অ্যাড ক্যাম্পেইন ওকে একটু সার্চ করি ফেসবুক নাই না পেজ লাইক দিয়ে দেখি শুধু পেজ লাইক অ্যাড ক্যাম্পিন এবার পাবো দেখেন পেজ লাইক অ্যাড ক্যাম্পিন দিয়ে যখন সার্চ করছি মোটামুটি এখানে দেখেন পেজ লাইক এখানে যারা পেজের লাইকের সাথে সম্পর্ক গুরু ওর Facebook page like ad campaign দেখছেন এগুলো যারা আছে মূলত তারা দেখেন এখানে সার্ভিস আছে ছয় হাজার আমরা যদি এখন বলেন আমরা যদি তেত্রিশ হাজার সার্ভিসের সাথে প্রতিযোগিতা করব না আমরা ছয় হাজার সার্ভিসের সাথে প্রতিযোগিতা করব আমরা যখন কাজগুলো শিখব তখন অবশ্যই কাজের ভিতরে ছোটোখাটো ক্যাটাগরি থাকবে মানে ছোট ছোট সার্ভিস থাকবে যেটা যে কেউ করতে পারে সেই সার্ভিসগুলো দিয়ে কিন্তু আপনাকে আর্ন করতে হবে মানে খুব দ্রুত যদি সাকসেস হতে চান আমরা যদি এখন তেত্রিশ হাজার সার্ভিসের সাথে আমাদের গিয়ে থাকবে মনে করেন দশ নাম্বার পনেরো নাম্বার পেজে আর যদিও আনা যায় ফার্স্ট ফিস্টার ব্যাপার না কিন্তু তারপরে কিন্তু আমাদের কিন্তু পনেরো ষোলো নাম্বার মিনিমাম থাকবে আর যদি আপনি ছয় হাজারে দেন তাহলে কিন্তু আপনার সার্ভিসটা কিন্তু অবশ্যই পাঁচ ছয় থাকবে তার মানে আপনার ডিফারেন্স কিন্তু অনেকটাই হয়ে গেছে দেখেন পেজ লাইক একটা অ্যাড ক্যাম্পিং দেখালাম এখানে দেখেন অভাব নাই সবাই কিন্তু এই যে দেখেন কী লেখছে I will run Facebook ad campaign to grow your page like এখানে ফাইবার চুজ করছে এখানে শুধু এই কাজটা একদম সিম্পল একদম সিম্পল বুঝতে পারছেন একদম তো এই কাজটা এখন আমার একটা রান একটা একটা রান করে রাখছি আমি যদিও দেখাই আপনাদেরকে ফেসবুক ফেসবুক আমি যদি ফেসবুকে যাই তো আমি অ্যাডে চলে যাই একটা অ্যাড চলতেছে আমার মোটামুটি এটা লোকাল মার্কেটিংয়ে বলতে পারেন ও এখানে একটু আপনাদেরকে দেখাই দেখেন কত সেন্টে কতটা পেজ লাইক আসতেছে তো আমরা একটু আমাদের এই এখানে আমাদের যেহেতু অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তিনটা ওকে আমি এটাতে চলে যাই নীলকুটি আমার পদে চলে যাই ওকে আপনারা যখনই যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেটার শর্টকাট বের করবেন ওকে শর্টকাট তো দেখেন এখানে মোটামুটি কিছুক্ষণ আগে অ্যাডটা রান হয়েছে আমাদের তেতাল্লিশ একচল্লিশটা লাইক পড়ছে আমাদের খরচ হয়েছে কতটা কত সেন্ট পঁচিশ সেন্ট এটা কিন্তু ধরতে গেলে খুবই কম ঠিক আছে পঁচিশ সেন্টে খুবই কম আবার ধরতে গেলে এটা খুবই বেশি ঠিক আছে পঁচিশ সেন্টে মোটামুটি আমি যদি হিসাব করি ডলার হিসাবে ডলার রেট তাহলে দেখি কত টাকায় কত গেল ঠিক আছে আজকে ডলার রেট কত তরেন আমি এটা চাচ্ছি বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ মেবি উপরে বিডিটি ওকে বাংলাদেশ এখানে যদি আমি ধরি হচ্ছে জিরো দশমিক পঁচিশ সেন্ট সরি ওকে একুশ টাকা দিয়ে আমি একচল্লিশটা লাইক আনলাম তাও অ্যাকুরেট লাইকগুলো যেটা আমি টার্গেটেড লাইকগুলো সেটা আমি আনছি এটা আরও বেশি হইতে পারতো কিন্তু যদি কম হয়েছে এখানে মানুষ অনেকটা বেশি দেখছে কিন্তু আমাদের যদি মানুষ আমাদের বেশি দেখছে বলতে এখানে পিপল রিচ করছে হচ্ছে দুইশো ছেষট্টিটা আমাদের ইমপ্রেশন হয়েছে দুইশো সাতাত্তরটা আর আমাদের পেজ লাইক পড়ছে মাত্র কত দেখলাম আমরা অনলি একচল্লিশটা একচল্লিশটা লাইক পড়ছে তার মানে মোটামুটি আবার ঠিক আছে পেজ লাইকের হিসাবে যদিও এটা খুবই ভালো একটা কাজ করতেছে এটা অ্যাকুরেট একদম কালেক্টেড মানে আপনার টার্গেটেড মানুষগুলোকে আমরা কিন্তু কালেক্ট করতে পারতেছি তো এবার যাই হোক আমরা যেটাতে ছিলাম এটা হচ্ছে পেজ লাইকের অ্যাড এটা খুবই ভালোভাবে আপনি করতে পারেন মাত্র কোনো পরিশ্রম নাই ঠিক আছে যদি অলডয়েড হয় তাহলে আপনি একটা সিস্টেম করে ওর লাইক পেজ লাইকটা বাড়ায় দেবেন সেটা দেখাবো আমরা এই একটা গেলো পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন চাইলে আপনি অ্যাপস প্রমোশন অ্যাপস অ্যাপস দেখি অ্যাপস দিয়ে আছে কিনা apps ad campaign apps promotion okay apps ad campaign দেখি পাওয়া যায় না এটা লিখলে এই কিওয়ার্ডটা আমি যদিও কোনো দিন ইউজ করি না এই কিওয়ার্ডটা ওখানে মানে অ্যাপ অ্যাপস অ্যাড ক্যাম্পেইন বা অ্যাপস প্রমোশন লিখলে বেটার হইতো ওকে এটা নাও থাকতে পারে যাই হোক এটা বাদ দিই তাহলে আমরা ই করি আর ফেসবুক লাইক আছে মেসেঞ্জার অ্যাড কনভারসেশন অ্যাড আছে পনেরোটা সার্ভিস আছে মেবি দেখাইতেছে ওকে মেবি নাই ওকে তো আপনি কনভারসেশন অ্যাড ক্যাম্পেইন আছে লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন আছে তারপরে হচ্ছে আপনার পেজ মানে ট্রাফিক আরও অনেক ধরনের শপিফাই এবার আমি যদি আপনাদেরকে দেখাই Shopify Shopify Shopify okay Shopify Shopify ads Shopify Facebook ad campaign okay Shopify ad লিখলেই হয়ে যাবে আঠারো হাজার সার্ভিস আছে এটাও কিন্তু একটা ভালো একটা সার্ভিস এখানে যারা করছে তারাও কিন্তু খুব দ্রুত সাকসেস হয় দেখেন প্রতিটা কাজের ডিমান্ড কত বেসিক প্যাকেজ আছে একশো মানে বিশ ডলার চল্লিশ ডলার পঁচিশ ডলার পঞ্চাশ ডলার কেউ কেউ আছে আবার মনে করেন এগুলো হচ্ছে বাদামি করতে হয়েছে আর কিছু না তো আমার কথাটা মাইন্ড করবেন না কারণ হচ্ছে কেউ কেউ আসলে এমন কাজের দাম হচ্ছে ধরেন পাঁচশো ডলার এখানে বলে কি আমি নব্বই ডলার করে দিব বা চল্লিশ ডলার করে দিব এটা অবাস্তব না এরা আসে মার্কেট নষ্ট করতে নিজেরাও কাজ পায় না এবং অন্যকে কাজ করতে সুযোগ দেয় না আর ভাবে যে আমরা যদি কম টাকায় সার্ভিস দিই আমাদের সার্ভিসগুলো মানে বেশি হবে সার্ভিসগুলো বেশি সেল হবে কিন্তু আসলে কিন্তু বাস্তবে সেরকম হয় না তো তারা শুধু মার্কেটটা নষ্ট করতে আসে তো দেখেন এখানে যারা বেশি সার্ভিস দিচ্ছে এখানে দেখেন এই একজন পাঁচ ডলার সার্ভিস দিতেছে এই একজন পাঁচ ডলার সার্ভিস দিতেছে এই একজন দশ ডলার সার্ভিস দিতেছে আর এখানে ষাট ডলারের সার্ভিস দিতেছে একশো এগারো টাকা কাজ করছে তাহলে বুঝতে হবে যে কম টাকায় সার্ভিস দিলে কিন্তু বায়াররা মনে করে যে এই স্যালারটা খুব একটা পারফেক্টলি হবে না এগুলো যদি না বুঝে শুধু বলে যে না আমি একটা দিয়ে দিলাম আমার মার্কেট সম্পর্কে রিসার্চ না করেই সার্ভিস দিয়ে দেয় যারা এই পাঁচ ডলার সার্ভিস দেয় তারা কিন্তু কাজ করতে আসে না ম্যাক্সিমামগুলোই হচ্ছে মনে করেন সময় পাস করে এখানে তো যাই হোক এখানে যারা সিরিয়াসলি কাজ করবে তারা এগুলো অ্যাড নিয়ে কাজ করতে পারেন গুগল অ্যাডের ভিতরে যদি আমরা দেখি গুগল ডিসপ্লে অ্যাড হতে পারে গুগল ডিসপ্লে আসলে অনেকগুলো অ্যাড ক্যাম্পেন শিখবেন আপনারা টোটাল পঁচিশ ছাব্বিশটা অ্যাড ক্যাম্পেইন শিখাবো যেটা আপনার নিজেদের জন্য কাজে লাগবে Google ad Google display display ad okay Google display ad campaign আপনি যদি শিখেন এখানে কিন্তু ভালো সার্ভিস দিতে পারবেন আপনারা তো আজকে আমি একটু দেখাইতেছি আপনাদের সার্ভিসগুলো সম্পর্কে আইডিয়া দিতেছি যে আপনি যে কাজগুলো শিখবেন না কেন সে কাজের যেন চাহিদা থাকে দেন ডিমান্ড থাকে তাহলে কাজ শিখে কাজ করতে পারবেন কাজ করলে মজা পাবেন যে না আমি এই কাজটা শিখলে আমি কিছু একটা করতে পারবো লাইফে তো এই হচ্ছে কাজ দেখেন গুগল ডিসপ্লে অ্যাডের মাত্র সার্ভিস আছে চার হাজার আর এখানে যদি আমরা দেখি গুগল ডিসপ্লে অ্যাড দেখলাম দেখেন চাহিদা কেরম পাঁচচল্লিশ ডলার পঁচিশ ডলার পঞ্চাশ ডলার একটা অ্যাড ক্যাম্পেইন রান করলে মোটামুটি একশো একশো ডলার পঞ্চাশ ডলার ষাট ডলার কিন্তু আর্ন করা যায় তো এখনও দেখেন আশি ডলারের এখানে খুব একটা সার্ভিস নাই যদি আপনি অনলাইনে দেখেন এই চার হাজার সার্ভিস তো আপনি খুঁজে পাবেন না মাত্র চারশো সার্ভিস এখানে আপনি গিগ পাবলিশ করলে ফার্স্ট পিসটায় ইনশাল্লাহ খুব শীঘ্রই তো এই একটা দেখলেন আপনার গুগল ডিসপ্লে অ্যাড দেখাইলাম এবার যদি আমি গুগল ইউটিউব অ্যাড দেখাই YouTube ad campaign YouTube video ad campaign okay এটাও খুবই চাহিদা video ad campaign video ads campaign দেখি সার্ভিসটা কীরকম আছে দেখেন ছয় হাজার সার্ভিস আছে ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেন এটা খুবই কিন্তু খুবই জনপ্রিয় সার্ভিস আমি যদি দু একটা সার্ভিস ওপেন করে আপনাদেরকে দেখাই দেখেন আটটা সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে আমরা যদি অ্যাভারেজ পঞ্চাশ ডলার করে ধরি তারপরে মোটামুটি তার কি বলবো আর চারশো ডলারের কাজ কিন্তু রানিং আছে আর বেশি হতে পারে এখানে দেখছেন যারা এখানে ইউটিউবের অ্যাড ক্যাম্পেনের কাজ করতেছে এটা ডিমান্ডেবল কাজ ঠিক আছে এই একজন তিনটা কাজ রানিং আছে তারপরে হচ্ছে আপনার এই একজন যদি আমরা দেখি টপ রেটেড সেলার হয়ে গেছে একটা কাজ রানিং আছে আমরা এর শুধু আমরা যেহেতু টপ রিলেটেড দেখলাম তার অ্যাকাউন্টটা দেখি তিনি কি সার্ভিস দিতেছে আপনারা যে কাজে শিখবেন সেই কাজে প্রপারলিভাবে শিখতে হবে দেন আপনাদের মার্কেটে কাজের অভাব নাই ঠিক আছে যোগ্য লোকের অভাব দেখেন এখানে আসছে দুই হাজার দিকে টোটাল কাজ করছে প্রায় আমি যদি দেখি বারোশো বারোটা কাজ শুধু রিভিউ আছে আরও এক্সট্রা অনেক কাজ করছে এখানে দেখেন এই সব কটা কিন্তু একই সার্ভিসগুলো বারবারই দিতেছে দেখছেন একই সার্ভিসগুলো দিতেছে এখানে দেখেন ঘুরে ঘুরে set up Google ad campaign YouTube video ad I will do niche targeted YouTube video promotion সবগুলো একই সার্ভিস শুধু ঘুরে ফিরে লেখছে তিনি একটা সার্ভিস শিখেই কিন্তু এখানে মার্কেট প্লেসটা কাঁপাইতেছে বিষয়টা বুঝতে পারছেন এখন বলেন যে তার টপ রিলেটেড হয়ে যদি একটা কাজ থাকে তা কিন্তু তা কিন্তু নয় এখানে দেখেন একটা দুইটা চলতেছে এই গিগে মধ্যে দেখি আমরা তিনি কিন্তু সব কটা গিগে দেন এই গিগে মধ্যে আছে তিনটা পাঁচটা তাহলে আটটা তারপরে এই গিগটা যদি আমরা দেখি এই ছয়টা মানে সাত আটটা নয়টা নয়টা কাজ এখানে যদি আমরা দেখি এখানে তিনটা তার মানে কি নয় তিনে হচ্ছে বারোটা ওকে বারোটা তার মানে এটি দেখা শেষ এটা দেখি তিনি কিন্তু সবকটা কী র্যাঙ্ক করাইতেছে বুঝতেছেন ব্যাপারটা তো নয়টা বারোটা এখানে দেখি আছে কি না বারো আর তিন হইতেছে বারো আর দুই হইতেছে চোদ্দ চোদ্দ এখানে যদি দেখি আমরা এখানে নাই চোদ্দোটা এখানে একটাও নাই চোদ্দোটা আমি দেখলাম কাজ অ্যাভারেজ কিন্তু তারই চোদ্দোটা কাজ এখন রানিং আছে বর্তমানে তাহলে বুঝতেছেন ব্যাপারটা কাজটা আছে কি না সেটা কিন্তু আপনারা দেখতেই পাইতেছেন চোদ্দোটা কাজে কিন্তু তার ডিমান্ড দেখেন একশো পাঁচ ডলার তারপরেও তার মাসে এক হাজার ডলারের নিচে ইনকাম হয় না এটা গ্যারান্টি ঠিক আছে তো এইগুলো কার্ড কাজ কিন্তু আপনার শেষ হবে না এখানে আমরা অনেক ধরনের কাজ শেখাবো display ad campaign YouTube ad campaign web traffic ad campaign lead generation ad campaign আমরা গুগলের অনেক কিছু অ্যাড ক্যাম্পেইন আছে সেগুলো সবই আপনারা শিখতে পারবেন Facebook ad campaign Shopify ad campaign যে কোনো একটা ভালোভাবে শিখবেন শিখে কিন্তু এখানে মার্কেট প্লেসে কাজ করতে পারে যাই হোক আমরা ক্লাসটা আজকে লং করলাম না আমরা কিন্তু নেক্সট ক্লাস থেকে আশা করি আমরা যেহেতু আপনারা বোটে জিতছেন ঠিক আছে তো আমাদের উচিত এই বিষয়টা নিয়েই ফোকাস করা তো এখানে যেহেতু মূলত বোটটা হয়ে গেছে তো আমি তাহলে আমি প্রথমে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন থেকে শুরু করি গুগল অ্যাড পর্যন্ত শেষ করব ঠিক আছে আশা করি সবাই ভালো থাকবেন এবং নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করেন ওকে সবাইকে ধন্যবাদ